হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে তিনটি মাইনিং সাইট শেয়ার করব তো বরাবরের মতন ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি প্রথম যে সাইটটি শেয়ার করব সেই সাইটটি হচ্ছে ডচ ক্লেয়ার ডট কম তো এইখানে আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্টার করতে হবে এর জন্য রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করার পরে এখানে আপনাদের মেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর ইউজার নেম দিবেন পাসওয়ার্ড দিবেন তারপর রেজিস্টারে ক্লিক করবেন আমি এখান থেকে মেল দিয়ে দিচ্ছি ওকে এখান থেকে ইউজার নেম দিয়ে দিচ্ছি দেন রেজিস্টারে ক্লিক করলাম আচ্ছা এখানে আমরা প্রথমে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এখানে আমাদের সামনে মাইনিং স্টার্ট হয়ে গেছে হ্যাঁ তো এইখানে আপনারা কোনো ধরনের ইনভেস্ট করবেন না আসলে এই ধরনের সাইটগুলোতে আমি কখনোই সাজেস্ট করবো না যে আপনারা ইনভেস্ট করে কাজ করেন আসলে এই সাইটগুলো মার্কেটে আসে খুব ক্ষণিক মানে অল্প সময়ের জন্য আপনারা এখান থেকে যতটুকু পারেন ফ্রিতে আর্ন করার চেষ্টা করবেন কোনো প্রকার ডিপোজিট বা ইনভেস্ট করবেন না আমি আবার বলে দিচ্ছি এই ধরনের সাইটগুলোতে কখনো আপনারা রিস্ক নেবেন না বা ইনভেস্ট করবেন না ঠিক আছে এখান থেকে যতটুকু পারেন আপনারা ফ্রিতে হ্যাঁ আর্ন করার চেষ্টা করবেন বা ফ্রিতে যতটুকু এখান থেকে ক্রিপ্টোকারেন্সি বা টোকেন পাওয়া যায় আপনারা ততটুকু কালেক্ট করার চেষ্টা করবেন এখানে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর পরেই আপনাকে কিছু হ্যাশ পাওয়ার ফ্রিতে এখানে দিবে হ্যাঁ সেই হ্যাশ পাওয়ার দিয়ে আপনারা কিছু কয়েন এখান থেকে ফ্রিতে মাইন করতে পারবেন এবং সেটি আপনারা অবশ্যই আপনাদের ট্রাস্ট ওয়ালেটে উইথড্র করবেন অন্য কোনো ওয়ালেটে উইথড্র করলে আপনার উইথড্রটি সাকসেস হবে না বা উইথড্রটি অ্যাপ্রুভ হবে না তো অবশ্যই কথাটা মনে রাখবেন যে ট্রাস্ট ওয়ালেট ব্যতীত অন্য কোনো ওয়ালেটে আপনারা উইথড্র করবেন না ঠিক আছে আচ্ছা তো এইখানে দেখতে পাচ্ছেন এইখানে ছয়শো অনলাইন রয়েছে ছয়শো প্লাস আর টোটাল ইউজার হচ্ছে মোটামুটি চুয়াত্তর হাজার ঠিক আছে এবং এটার সাইটটা লঞ্চ হয়েছে সাত দিন হয়েছে তো সেক্ষেত্রে আমরা আশা করতে পারি হ্যাঁ যেন এইখানে আমরা পেমেন্টটা পেই পাবো আর এখানে অলরেডি দেখছেন ইনভেস্ট করেছেন মোটামুটি অনেকগুলো ডাচ কয়েন তো এইখান থেকে আপনারা অন্যান্য কয়েন মাইন করবেন না শুধুমাত্র ডাচ কয়েন মাইন করবেন এবং টোটাল পেইড করা হয়েছে এতগুলো ডচ কয়েন তো এইখান থেকে আপনারা মিনিমাম উইথড্র কত আমরা একটু দেখে নিই উইড্রোতে গেলে এখানে বলছে যে মিনিমাম এত উইথড্র ওকে তো আমরা এইখানে মোটামুটি দশ দশ কয়েন হয়ে গেলে আপনারা উইড্রো ট্রাই করবেন ঠিক আছে আমি আবার বলছি অন্যান্য কয়েনে আপনারা উইড্রো করবেন না শুধুমাত্র ডজ কয়েন উইড্রো করবেন ঠিক আছে তো তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাফিলিয়েট অপশন রয়েছে তো আপনারা অ্যাফিলিয়েট থেকেও কিছু কিছু পরিমাণে বোনাস পাইতে পারেন ঠিক আছে অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনারা আপনাদের প্রোফাইল ওকে হোম পেজে যাই এইখান থেকে আপনারা এই যে দেখেন এখান থেকে এখানে বলা রয়েছে share your URL and earn ten percent commission ঠিক আছে তো আপনি যখন আপনার এই ইউআরএলটা শেয়ার করবেন ঠিক আছে আপনার এই ইউআরএলটা ব্যবহার করে যখন আপনাদের কোনো ইউজার তাদের অ্যাকাউন্ট তৈরি করবেন সেখান থেকে আপনি তার ইনকামে টেন পার্সেন্ট কমিশন পাবেন ঠিক আছে তো অবশ্যই আপনার অ্যাকাউন্ট খোলার পরে আপনার রেফার লিঙ্কটা শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে ঠিক আছে তারপরে নেক্সট যে সাইটটি হ্যাঁ সেই সাইটটির নাম হচ্ছে Dutch Max Mining dot com তো এইখানেও সর্বপ্রথম আপনাকে রেজিস্টার করতে হবে তো রেজিস্টার করার জন্য উপরে ডান দিকে কর্নারে রেজিস্টার অপশন রয়েছে রেজিস্টারে আমরা ক্লিক করবো রেজিস্টারে ক্লিক করলে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন full name okay your user name তারপর বলেছেন পাসওয়ার্ড সিক্রেট কোশ্চিন এবং মেইল অ্যাড্রেস আচ্ছা এখানে আমরা একটু ফিল করে দিই okay user name user name আমরা প্রোভাইড করলাম পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং সিক্রেট কোশ্চিন আপনারা সিলেক্ট করবেন যে কোনো একটা সিক্রেট কোশ্চিন আপনাকে বলা হবে ঠিক আছে এখানে বল আমরা লিখে দিই you home okay home town এখানে আমরা লিখে দিচ্ছি ওকে দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আদার্স আচ্ছা এইখানে আমরা I am not a robot এইখানে আমরা ক্যাপচারটি ফিল আপ করবো দেন ওকে বলা হয়েছে ক্লিক টু অ্যাগ্রি ওকে আচ্ছা এখানে আমরা টিক চিহ্ন দিব হ্যাঁ এখানে ক্লিক করলে আমরা তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে বা তাদের ওয়েবসাইটে যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো ফলো করবো আচ্ছা এখানে তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি সাইন আপ হয়ে যাবে ঠিক আছে দেখেন এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট আচ্ছা thank you for joining our program okay বলছে do not provide your log in and password training okay go to account আমরা গো টু অ্যাকাউন্টে ক্লিক করবো আচ্ছা গো টু অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা ফিল আপ করে দিয়ে তারপর ইন্টার অ্যাকাউন্টে ক্লিক করব ওকে তারপরে আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাকাউন্ট তৈরি করার পরপরে আপনাদেরকে দুইশো ডিহাস কয়েন আসলে আসলে এটা হচ্ছে আপনার হ্যাশ পাওয়ার হ্যাঁ ডকি কয়েন যে মাইনিং করবে সেটার একটি হ্যাশ পাওয়ার থাকে তো এই হ্যাশ পাওয়ারটি আপনাদের দুইশো হ্যাশ পাওয়ারটি আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে এবং এই হ্যাশ পাওয়ার দিয়ে আপনাদের মাইনিংটি হবে ঠিক আছে তো আমি আবার মনে করাই দিই আপনাদেরকে যে এই সাইটগুলোতে কখনোই আপনারা ডিপোজিট করবেন না বা ইনভেস্ট করবেন না ঠিক আছে তো এই সাইটটি লঞ্চ করেছে দেখেন একুশ জানুয়ারি দুই হাজার বাইশ আচ্ছা একুশ জানুয়ারিতে লঞ্চ করেছে সাইটটি অলরেডি পেমেন্ট করতেছে বাট আপনারা কখনো দেখা যাচ্ছে যে প্রথমবারে পেমেন্ট পাওয়ার পরে আপনারা অনেকে হয়তো ধারণা করেন যে সাইটটাতে ইনভেস্ট করব বা পেমেন্ট পাচ্ছি সেক্ষেত্রে আমি একটু ইনভেস্ট করতে পারি বা ইনভেস্ট করব আসলে দেখা যায় সে সময় সাইটটি হারায় যাচ্ছে বা সাইটটি প্রোগ্রামগুলো বা প্রজেক্টগুলো ক্যান্সেল করে দিচ্ছে ঠিক আছে আমি আবার মনে করাই দিই যে এই সাইটগুলো কিছু নির্দিষ্ট সময়ের জন্য মার্কেটে আছে ঠিক আছে আসার পরে তারা তাদের প্রজেক্টটি কমপ্লিট হয়ে গেলে বা তাদের টার্গেটটি কমপ্লিট হয়ে গেলে তারা কিন্তু তাদের সাইটটি বন্ধ করে দেয় সেক্ষেত্রে সম্পূর্ণ রিস্ক আপনাদের হ্যাঁ তো আমি সেক্ষেত্রে আপনাদের সাজেস্ট করব যে আপনারা এই সাইটগুলোতে বা এই ধরনের সাইটগুলোতে কখনো ইনভেস্ট করবেন না উইথাউট ইনভেস্টমেন্টে আপনারা যতটুকু এখান থেকে আর্ন করতে পারতেছেন হ্যাঁ ততটুকুই ইনকাম করবেন আর এই ধরনের সাইটগুলো অনেক রয়েছে ঠিক আছে আপনারা সঠিকভাবে রিসার্চ করলে বা খুঁজলে আপনারা অবশ্যই নিউ যে সাইটগুলো লঞ্চ হচ্ছে আপনারা সেগুলো পাবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা এইখানে সর্বপ্রথম আপনারা যেটা করবেন ইডিট অ্যাকাউন্টে আসবেন ইডিট অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখবেন যে আপনার প্রোফাইলের কোনো অংশ বাদ গিয়েছে কিনা বা কোনো অংশ ফিল করতে আপনি ভুলে গিয়েছেন কিনা ঠিক আছে তো এগুলো ফিল হয়ে গেলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখেন যে আপনারা এখানে ওয়ালেট এখানে আপনাদের যে ডচ কয়েনের যে ওয়ালেটটা রয়েছে যে ইউর ডচ কয়েন অ্যাকাউন্ট হ্যাঁ এইখান থেকে আপনারা ট্রাস্ট ওয়ালেটের যে ডচ ডচ কয়েন অ্যাকাউন্ট রয়েছে ঠিক আছে এই ডচ কয়েনের অ্যাকাউন্টটা দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা এখান থেকে আমি ডচ কয়েনের অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি ওকে দেন আমরা এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করব আচ্ছা সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের এই অ্যাড্রেসটি এখানে সেভ হয়ে যাবে okay your account data has been updated successfully আচ্ছা তারপরে হচ্ছে রেফারেল সিস্টেম তো এই সাইটেরও রেফারেল সিস্টেম রয়েছে আপনারা এখান থেকে রেফারেল লিঙ্ক কালেক্ট করে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং এই সাইটটি আপনাদেরকে রেফার কমিশন প্রদান করবেন ঠিক আছে কোনো কোনো সাইটে টেন পার্সেন্ট কমিশন দিয়ে থাকে কোনো কোনো সাইটে ফিফটিন পার্সেন্ট কমিশন দিয়ে থাকে তো আমরা অ্যাকাউন্ট স্ট্যাটাসটি আসি ওকে ওকে তো এইখানে এই গ্রাফটার মাধ্যমে তারা দেখিয়েছে টোটাল ডিপোজিট ডচ কয়েন তারা কতটুকু ডচ কয়েন ডিপোজিট হয়েছে এবং লাস্ট ডিপোজিট আচ্ছা এবং টোটাল উইথড্র ডচ কয়েন আচ্ছা এটা গ্রাফের মাধ্যমে তারা দেখিয়েছে এবং এইখানে আপনাদের পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সগুলো শো করতেছে তো এইখানে যখন আপনার টেন ডাচ কয়েন হয়ে যাবে তখন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন ঠিক আছে আচ্ছা তো মোটামুটি এই হচ্ছে এই সাইটের ইন্টারফেস এবং প্রতিটি অপশন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আচ্ছা তারপরে নেক্সট যে সাইটটি সেটি হচ্ছে একটি TRX mining site immediate dot pro এই সাইটও আপনাকে আর্ন করতে হলে সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য অবশ্যই আপনাকে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার জন্য উপরে ডান দিকে কর্নারে সাইন আপ অপশন রয়েছে সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পরে এইখানে আমাদের লগ ইন ইনফরমেশন দিব এখানে একটি মেল অ্যাড্রেস দিব তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিব তারপর নেক্সট হচ্ছে I am not a robot okay then sign আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আপনাদের সামনে এই এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইখান থেকে আপনারা টিআরএক্স মাইন করবেন শুধু অন্যান্য কয়েন মাইনিং করবেন না আপনারা চাইলে করতে পারেন বাট আমি সাজেস্ট করবো এই সাইটে শুধুমাত্র টিআরএক্স মাইন করার জন্য ঠিক আছে তো এরপরে আপনারা সেটিংসে চলে আসবেন সেটিংসে আসলে আপনারা দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড চেঞ্জের অপশন রয়েছে আর কোনো অপশন নেই ওকে দেন এখান থেকে ডিপোজিট উইথড্র রয়েছে রেফার প্রোগ্রাম রয়েছে তো রেফার প্রোগ্রামে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা রেফারে আপনারা টেন পার্সেন্ট করে কমিশন পাবেন এবং থ্রি হার্টস হ্যাশ পাওয়ার আপনাকে দেওয়া হবে ঠিক আছে প্রত্যেকটা রেফারে তো আপনারা আপনাদের রেফার লিঙ্কগুলো শেয়ারের মাধ্যমে আপনাদের হ্যাশ পাওয়ার বাড়াইতে পারবেন এবং এখান থেকে ইনকামটাকে একটু বাড়াইতে পারবেন ঠিক আছে তো এইখান থেকে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পরে আপনার ট্রন যে কয়েনটা রয়েছে সে কয়েনটাকে মাইনিং অন করে দিতে হবে তো এটার জন্য আপনাকে আচ্ছা, ড্যাশবোর্ডে আসার পরে নিচে স্ক্রল করে চলে আসবেন এবং টিআরএক্স বা ট্রন কয়েনটাকে এইখান থেকে আপনারা মাইন্ডটাকে অন করে দিতে পারেন আচ্ছা এইখান থেকে আমরা জাস্ট প্লাসে ক্লিক করব প্লাসে ক্লিক করলে এইখান থেকে আমাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে এখানে বলছেন দেখেন সিপি ইউজেস হ্যাঁ তো এইখান থেকে আমরা টেন পার্সেন্ট করে দিয়ে রাখবো তো এইখানে দেখতে পাচ্ছেন আপনার মাইনিংটা অন হয়ে গেছে এখন এইখান থেকে minimum withdraw maybe ten TRX তো এই মিনিমাম উইথড্র কত হবে আপনারা এটা দেখতে পারবেন হচ্ছে হাউ টু মাইনে ক্লিক করবেন এইখানে আপনাদের ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেনগুলো দেওয়া আছে এফে কিউ ঠিক আছে তো এগুলো একটু আপনারা ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে ওকে উইথড্র আই থিঙ্ক এইখানে মিনিমাম উইথড্রটি দেওয়া আছে current to withdraw fund from my account how can I do it okay এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন go to withdraw page select currency you wish to withdraw and click on it then enter the amount you want your wallet address enter আচ্ছা এইখানে ফোর আওয়ার ওকে আপনাকে উইথড্র করলে সেই উইথড্রটি আপনাদের কাছে টোয়েন্টি ফোর আওয়ার্স বা চব্বিশ ঘন্টার ভিতরে পৌঁছে যাবে <clears throat> তো এই হচ্ছে এই সাইটটির ইন্টারফেস আর তেমন কোনো বিষয় নাই এখানে দেখার মতন আসলে এই মাইনিং বা ক্লাউড মাইনিং সাইটগুলো মূলত খুব স্বল্প সময়ের জন্য মার্কেটে আসে এবং প্রথম পর্যায়ে এগুলো পেমেন্ট করে পরবর্তী সময়ে এগুলো স্ক্যান করে চলে যায় বা এই সাইটগুলো হারা যায় একটি নির্দিষ্ট প্রজেক্টের কমপ্লিট হওয়ার বা টার্গেটের টার্গেট নিয়ে তারা মার্কেটে আসে সেটি ফিল হয়ে গেলে বা টার্গেটটি ফিল হয়ে গেলে তারা কিন্তু সাইটটি বন্ধ করে দেয় তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে নতুন যে সাইটগুলো লঞ্চ করেছে বা প্রজেক্ট নিয়ে এসেছে সেই সাইটগুলোতে কাজ করার জন্য ঠিক আছে আশা করি আপনারা সবাই পেমেন্ট পাবেন আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন সেখানে আরও আপডেট আপনারা এই সাইটগুলো সম্পর্কে পাবেন কোন সাইট উইথড্র হচ্ছে কোন সাইট কখন উইথড্র ক্যান্সেল করতেছে বা কোন সাইট কখন স্ক্যামিং করতেছে সেই রিলেটেড পোস্ট সেখানে শেয়ার করা হয় আপনারা চাইলে সেখানে জয়েন করে নিতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না এইখানে বা এই চ্যানেলে সব ফ্রিলান্সিং রিলেটেড বা অনলাইন অনলাইন থেকে আর্নিং রিলেটেড কন্টেন্টগুলো পাবলিশ করা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাদের চ্যানেলটি খুবই সহযোগিতা করবে আমি আশা করি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামীতে কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ